তালার বারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ আমিন আজকে দু হাজার সালের পয়লা জানুয়ারি আজকে দিনের জুমার খুদবার বিষয় বি জাতীয় সংস্কৃতি উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ আমাদের সমাজটা এখনও শির্কের মধ্যে নিমজ্জিত জাহালাতের মধ্যে নিমজ্জিত তার প্রধান দায়ী হচ্ছে আমাদের সমাজের ইমাম সাহেবরা কেননা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য ছিল যখন তিনি খুদ্া দিতেন চলমান কোনো টপিক বর্তমানে কোনো ক্রাইসিস এই সব বিষয় নিয়ে কথা বলতে হবে এটা জরুরি যদি গতানুগতিক শুধুমাত্র বই দেখে আরবি পড়ে খুদ্া দেওয়া হয় তাহলে জনগণ পরিবর্তন হবে না একটা জাতি পরিবর্তন হবে না একটা দেশ শুধরাবে না এই জন্য সামনে যে বিষয়গুলো আসে সেসব বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে কথা বলা জরুরি আর সেটার সবচেয়ে বড় অন্যতম সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে জুমার খুদ্া কেননা যে লোক ফজরে আসে না বা যে লোক পাঁচ ওয়াক্তে সলাত আদায় করতে আসে না তারা কিন্তু জুমার দিনে সালাত আদায় করতে আসে আল্লাহ সুবানা তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন মা আতা কুমুর রসুল ফকুজু ওমান আহকুম আনু ফান্তাহু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো সোরা হাসরের সাত নম্বর আয়তে আল্লাহ বললেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে কি দিয়েছে তা নাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে কি থেকে নিষেধ করেছে তার থেকে দূরে থাকো এখন প্রশ্ন হলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন তিনি কি পালন করেছেন আমাদের উত্তর হবে জি তিনি পূর্ণাঙ্গ পালন করেছেন দলিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন জীবনের শেষ খুদ্া দিচ্ছিলেন বিদায় হজ তারপরে তিনি মারা গিয়েছিলেন হজ আর করতে পারেননি তো বিদায় হজের সময় যখন কাবা গৃহে লক্ষ লক্ষ মানুষের ঢল লক্ষ লক্ষ সাহাবি দাঁড়িয়ে আছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আকাশের দিকে আঙুল তুলে আল্লাহ তালাকে বলেছিলেন হে আমার প্রতিপালক তুমি আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছ তুমি আমাকে যে মানুষের কাছে ধর্মকে পৌঁছানোর দায়িত্ব দিয়েছো এ দেখো এতগুলা জনগণকে সাক্ষী রেখে বলছি আমি আমার ধর্ম তুমি আমাকে যা দিয়েছ সেটা জনগণের কাছে পৌঁছে দিলাম জনগণ সাক্ষী আছে তার মানে বোঝা যাচ্ছে বিষয়টা যে আল্লাহ সোবানাতালা যে দায়িত্ব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়েছিলেন সেই দায়িত্ব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী করেছেন কভার করেছেন অর্থাৎ আমাদের দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ এতে বাড়ানোও যাবে না এর থেকে কমানো যাবে না সুতরাং দিন ইসলাম হচ্ছে পরিপূর্ণ এর আগে পুরোপুরি মাথার মধ্যে নিয়ে আসতে হবে আল্লাহ সুবানতলা বললেন ইয়া ইউল্লাদিন আমানু হে ইমানদারগণ অদখুলু ফি সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আধা মুসলমান আধা খ্রিস্টান হয়েও না আধা ইহুদি আধা মুসলমান হয়েও না আধা মুসলমান আধা হিন্দু হয়েও না পূর্ণাঙ্গভাবে একটা মানুষকে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ সোবানাতলা বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আর আমাদেরকে খুশি থাকতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা দিয়েছেন তাকে নিয়ে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেওয়া বিধানকে রেখে ভালোবাসি কিন্তু বি জাতীয় কোনো সংস্কৃতি ইহুদের একটা কালচার আমাদের ভালো লাগলো হিন্দুর একটা কোনো কালচার আমাদের ভালো লাগলো বুদ্ধিস্টদের কোনো একটা কালচার ভালো লাগলো ওইটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে ভালোবাসা ইসলাম ধর্মের প্রতি যে ভালোবাসা আল্লাহর সাথে যে একাত্মবোধ সেটা নষ্ট হয়ে যায় কেননা ইসলাম ধর্ম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ একটা জীবন বিধান এজন্য সাহাবিদের জামানা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামানা সাহাবিদের জামানা তাবিদের জামানা তাবে তাবেইনদের জামানা পৃথিবীর বুকে তিনটি জামানাকে বলা হয় সোনালি দিন গোল্ডেন ডেজ এই সোনালি দিনের মানুষগুলা কি করেছেন আমাদেরকে তাই করতে হবে এই সোনালি দিনের মানুষগুলো মানে সাহাবিরা কি করেছেন তাবেরা কি করেছেন সাহাবিদের পরের জামানার লোক তাবে তাবাইন তাদের পরের জামানার লোক তারা কি করেছে এইটাকে আমাদেরকে নিতে হবে বাদ বাকি আপনার আমার মস্তিষ্ক চাষ করা কোনো কথা ইসলামের জন্য খাটবে না আপনি জাহাজ তৈরি করতে পারেন আপনি কামান তৈরি করতে পারেন আপনি গোলা বারুদ তৈরি করতে পারেন আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন সব ঠিক আছে দুনিয়াবি কাজে লাগবে কিন্তু ইসলামের ব্যাপারে যার কথা চলবে তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে কোনো ইঞ্জিনিয়ার চলবে না এখানে কোনো দার্শনিক চলবে না এখানে কোনো কবিত্ব চলবে না পুরোপুরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেনে নিতে হবে আজকে বি জাতীয় সংস্কৃতি নিয়ে আলোচনা কেন গত রাতের যে ব্যাপারটা গিয়েছে থার্টি ফার্স্ট নাইট এই রাত্রিতে উদযাপন হয়েছে চারিদিকে এ বিষয়ে কথা বলবো এটা আমাদের জন্য জানা জরুরি তার পূর্বে এটা হাদিস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বসে আছেন তার পাশে উবার রাজি আল্লাহ তালু বসে আছেন তাওরাত যেমন কোরআন একটা আল্লাহর তরফ থেকে কিতাব তাওরাত আল্লাহর তরফ থেকে কিতাব মুসা আল্লাহ সাল্লাহামের উপরে এই তাওরাতকে নাজিল করা হয়েছিল ইঞ্জিল আল্লাহর তরফ থেকে কিতাব আল্লাহর তরফ থেকে কিতাব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাশে বসে উমার আল্লাহ তালু পড়ছেন উনি কিন্তু মহাভারত পড়েননি উনি তাওরাত পড়েছেন তাওরাতটা কাকে দিয়েছেন আল্লাহ মুসা আল্লাহ সালাতাম কালিমুল্লাহ বলা হয় এই পৃথিবীর মুখ থেকে যেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলেছেন এত বড় একজন নবী মুসা আল্লাহ সালাতামের কিতাবটা সে খুলে খুলে পড়ছে এটা নুস্কা পেয়েছে এটা কিতাবের একটা অংশ একটা পাঠ পেয়েছে পেজ পেয়েছে সেটাকে পড়ছে মোহাম্মদ সাল্লাহাম পাশে বসে আছে উমার রাজি আল্লাহ পড়ছেন এ মতো অবস্থায় আবু বাক্কার সিদ্দিক রাজিউল্লাহ সেখানে আসলেন এসে সালাম দেওয়ার পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে তাকে দেখছেন চোখ মুখ একদম লাল হয়ে গেছে চোখগুলো লাল হয়ে গেছে মুখটা লাল হয়ে গেছে মানে রাগ হলে যা হয় তখন আবু বাক্কা সিদ্দিক রাজিল তালানু বলছে উমার কি করছো তুমি তুমি দেখছো না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চোখ মুখ লাল হয়ে গেছে তুমি কি বলছো তার সামনে তখন উমর রাজিল তালানু ব্যাপারটা বুঝতে পারেনি তিনি বলছেন আমার পিতামাতা হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার উপরে কুরবান হোক আমি কি কোনো কিছু ভুল করেছি এটা কেন দেখেন আর পড়বো না আমি তখন মোহাম্মদ সাল্লাম যে বাক্যটা বলেন খুব কঠিন বাক্য মোহাম্মদ সাল্লাম বলছেন লাউকানা মুসা হাইয়ান এখন যদি মুসা জীবিত হয় তো ওকে আমার উম্মত হতে হবে বাক্যটা খুব কঠিন বাক্য বলছে ও নবী থাকতে পারে বড় কিন্তু এখন যদি আল্লাহ আবার জীবিত করে মুসা আল্লাহ সাল্লাহামকে ও আমার উম্মত হবে আর আমার সামনে বসে তার কিতাব তুমি পড়ছো সাহসটা তোমার কতটা তার মানে জানার জন্য মানার জন্য জানার জন্য পড়তে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু এইখানে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাম জীবিত রয়েছে তার পাশে বসে বি জাতীয় একটা কিতাবকে সে পড়ছে যেটা আল্লাহ তরফ থেকে আনিত সেই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে এখন যদি মূসা আসে তো সে কি করবে সে নবী থাকবে না সে কি করবে আমার উম্মত হবে সেইটুকু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ্য করতে পারেননি আর আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটটা কি যে থার্টি ফার্স্ট নাইট পালন করা হচ্ছে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের একটা প্যাগানিজম আমরা আসলে এই বিষয়গুলো জানি না আর আমাদের আলেমরা তো জানে না সমস্যা এখানে কেউ বলতে পারে যে ওই রাত্রিবেলায় আচ্ছা আমি গান বাজালাম না একটু আনন্দ ফুর্তি করলাম একটু পিকনিক করলাম সমস্যাটা কোথায় এটা মানুষ বলতে পারে কিন্তু সমস্যা ওইখানে আছে যে পঁচিশে ডিসেম্বরে কেক খেলে খালি কেক খেলে কেকে সমস্যা নাই সমস্যাটা কোথায় আছে যদি কেউ পঁচিশে ডিসেম্বরে কেক খায় সে মেনে নিল যে সেই দিনে ইসা আল্লাহ সালাতাম মানে যিশু খ্রিস্টের জন্ম হয়েছে উজুবিল্লা তার মানে যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর সন্তান নওজুবিল্লা তারা মনে করে তার মানে আপনার কেকটা খাওয়া মানে যীশু খ্রিস্টকে আল্লাহ সন্তান হিসাবে সাব্যস্ত করছেন অথচ আল্লাহ সোমাতলা বলছে লামিয়ালিদ ওয়ালামি উলাদ আমি কোনো সন্তানকে জন্ম দিইনি আমার দ্বারা কোনো সন্তান জন্ম হয় না তার মানে কেক খাওয়া মানে খালি কেক খাওয়া না আপনি ওই ধর্মকে সাপোর্ট করলেন যারা থার্টি ফার্স্ট নাইট পালন করেছে গান বাজিয়েছে নাচ করেছে আপনার এলাকায় অনুষ্ঠান করেছে বিভিন্ন রকমের খাবার খেয়েছে সাথে নিষেধার দ্রব্য সেবন করেছে তারা কি করেছে তারা সবচেয়ে বড় অন্যায় এটা করেছে যে তারা মোহাম্মদ সাল্লামের আনিত বিধানকে তুচ্ছ মনে করেছে কারণটা কি জানেন এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা কালচার ইহুদি খ্রিস্টানরা মনে করে যে নতুন বছর আসলে সেই বছরকে যদি আমরা স্বাগতম জানাই ওয়েলকাম জানাই তাহলে এই বছরটা আমাদের জন্য সারা বছর সুখ বয়ে আনবে ভালো কিছু বয়ে আনবে তার মানে এটাকে বলা হয় প্যাগানিজম এই প্যাগানিজমের অর্থ হচ্ছে পুজো করা যেমন আপনার ওই শ্রীলঙ্কার লোক লোকেরা যখন ওই রাগ টাগ হতো ওদের খুব কষ্ট হতো তো ওরা গালে দাড়িতে কাদা মেখে বসে থাকতো কেন ওটা ওদের একটা ট্র্যাডিশন কালচার তো দেখবেন যারা পয়লা বৈশাখ আছে এই পয়লা বৈশাখের সময় খাস করে আমাদের হিন্দু ভাইয়েরা ওটাকে পালন করে কেননা তারা তো দেবদেবী তো সব জায়গায় দেবদেবী বড় নদী দেবদেবী বড় গাছ দেবদেবী তো তারা পুজো করতে করতে দেখছে যে পয়লা বৈশাখ এখন যদি বৈশাখকে আমি স্বাগত না জানাই তাহলে আমাকে বৈশাখ মনে হয় অভিশাপ দিবে তো ইহুদি খ্রিস্টানরা ভাবলো যে বছরের শুরুতে যদি আমি একটু বছরকে বরণ করে না নিই তো এই বছর এই এইটা কি করবে গোটা বছর আমাদের জন্য অভিশপ্ত হয়ে যাবে গোটা বছর আমাদের জন্য অভিশপ্ত হয়ে যাবে যার ফলস্বরূপ তারা এই রাতটাকে পালন করেছিল কিন্তু এটা আস্তে আস্তে আস্তে আস্তে ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশে এসে গেছে এখন আমাদের মুসলমানরা পালন করছে এটার মানে জানে না তার মানে এটা করা মানে কি ওই রাত্রিতে বছরের শুরুর দিনের পুজো করা বছরের শুরুর দিনের পুজো করা রাত্রি এগারোটায় রান্না করেছেন বারোটায় খেয়েছেন না আপনি এটা হয়নি আপনি আসলে ওটাকে বরণ করে নিয়েছেন এবার যদি আপনি যুক্তিতে আসেন যদি যুক্তিতে আসেন তাহলে কি হবে ওই রাত্রিবেলায় সাধারণত মানুষ বেলেল্লা বেহাপনা করে শহরে নারী পুরুষরা অবাধ মেলামেশা করে ওই দিনে বহু নারী তার সতীত্ব হারাই বহু নারী অবৈধভাবে মা হয়ে যায় ওই রাত্রিবেলায় অবাধ মেলামেশা চলে শহরের বুকে আমাদের ইন্ডিয়াতেও যা বাংলাদেশেও তো হয় তো একইভাবে হয় ওই রাত্রিবেলায় লক্ষ লক্ষ টাকা অপচয় হয় ডিজে বাজে এরকম আরও অনেক কিছু খাবার দাবার পোড়াতে লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করে আর আল্লাহ সুবাহতলা বলছেন সতেরো নম্বর সুরার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তে যে যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই তিন নম্বর ওই রাত্রিবেলায় গান দিয়ে সেলিব্রেট করা হয় গান একত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত আল্লাহ সুবাহতলা বলছেন লাহু আল হাদিস গানকে হারাম করা হয়েছে সেই গানকে দিয়ে তারা সেলিব্রেট করছে কিয়ামতের পূর্বের একটা লক্ষণ যে কোনো কিছুকে সেলিব্রেট করতে গেলে নায়িকা গায়িকা গান দিয়ে সেলিব্রেশন করা হবে চার নম্বর পয়েন্ট ওই রাত্রিবেলায় বহু মানুষের ইবাদতকে নষ্ট করে তারা যারা তাহাজ পড়ে তারা তাহাজ পড়তে পারে না সারা রাত গান বাজে পাঁচ নম্বর পয়েন্ট ওই যে রাত্রিবেলায় গান বাজাচ্ছে আবু আল্লাহ বলেন রসুসাল্লাম বলেছেন একজন মমিন মুসলমানের হাত থেকে তার ভাই নিরাপদ থাকবে একটা ইহুদির বাড়ি যদি হয় আপনার হাত থেকে নিরাপদ থাকবে একটা খ্রিস্টানের বাড়ি হলে আপনার হাত থেকে নিরাপদ থাকবে মানে ছাচ্চা মুসলমান হচ্ছে ওই যার হাত থেকে সমগ্র জাতি নিরাপদ এবার একটা মানুষ অসুস্থ খুব অসহায় অবস্থা তার মারা যাচ্ছে বিছনা বিছনাগত খুব রোগে ভুগছে সেই লোকটা এই রাত্রিবেলায় ডিজে বাজাচ্ছে গান বাজাচ্ছে সেই লোকটা তার জন্য বদ দোয়া করবে আর আমাদের সংস্কৃতির মধ্যে এটা নেই আর বর্ষ বরণ মানে ইমান হরণ ইমানটা নষ্ট হয়ে যায় আমরা জানি যে অজু করলে অজু ভেঙে গেলে নামাজ আর হয় না এটুকু আমরা বুঝি তারপরে আবার অজু করি নামাজের মধ্যে যদি অজু ভেঙে যায় তাও নামাজ হবে না আমার আবার অজু করে নামাজ পড়তে হবে কিন্তু যদি ইমান আবার ভেঙে যায় তাহলে আবার কালেমা পড়ে ইমান আনতে হবে কিন্তু এটা আমরা বুঝতে পারিনি ভাবছি একটু আনন্দ করলে তো সমস্যা কি না এটা শুধু আনন্দ নয় এটা যে ব্যাগানে যে ধর্মের পূজা করা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইত্তেবা থেকে আপনি শীতকে সরে যাচ্ছেন অতএব এই ধরনের thirty first night Poila Baishakh এলা জায়েজ না আশ্চর্য বিষয় হলো যে আমাদের পয়লা মাস হচ্ছে মোহারম আমাদের আরবি পয়লা মাস হচ্ছে মোহারম কেউ যদি মোহারমের প্রথম দিনকে পালন করে সেও হারাম কাজ করলো সেও হারাম কাজ করলো সমস্ত বড় বড় আলমের ফতোয়া যে কোনো দিন ক্ষণকে পুজো করা যাবে না সেলিব্রেট করা যাবে না মানুষের সামনে বোঝানো যাবে না যে এই দিনটাকে আমি বরণ করে নিচ্ছি কারণ আল্লাহ সুমাতলা প্রত্যেকটা দিনই সমান প্রত্যেকটা দিন ইবাদতের দিন আপনাকে যদি আমি পঞ্চাশটা ভালো ভালো পাথর দিই এক একটা পাথরের দাম অনেক বেশি লক্ষ লক্ষ টাকা পঞ্চাশটা পাথরের মধ্যে আপনার কাছ থেকে যদি পাঁচটা পাথর হারিয়ে যায় আপনি দুঃখ করবেন নিশ্চয়ই আপনি ভাববেন হাই আমার পঞ্চাশটা পাথর ছিল পঁয়তাল্লিশটা হয়ে গেল না জানি এগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো কিন্তু মানুষ আমরা এত বোকা যে আমাদের একটা বছর আমাদের কাছ থেকে চলে গেল কত পাপ করলাম কত অন্যায় করলাম আমাকে আল্লাহ যদি ষাট বছর হাত দিয়ে থাকে তাহলে আমার জীবন থেকে এই দিনটা চলে গেলো একটা বছর চলে গেল উনষাট বছর হয়ে গেল বা পঞ্চাশ বছর হাত দিলে উনপঞ্চাশ বছর হয়ে গেল আপনার আমার দুঃখ করা উচিত যে একটা বছর চলে গেল বছরটা আমি কি করলাম না তাহাজ পড়তে পেরেছি না মানুষকে দান সজ্জা করতে পেরেছি না নফল রোজা রাখতে পেরেছি না নফল সলাত আদায় করতে পেরেছি না মানুষের সাথে ভালো ব্যবহার করতে পেরেছি না গরিবী দূরী দূরীকরণের কাজে নিজে অংশগ্রহণ করতে পেরেছি না মানুষের সাথে ভালো ব্যবহার করেছি এই কথাগুলো আপনার ভেবে আপনার চোখে জল আসবে আপনার ভেতরটা কাঁদবে যে একটা বছর আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিল আর আমাদের বয়স বাড়ে না আমাদের বয়সটা কমে আপনাকে যে বয়সটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ওই বয়সটা থেকে আপনার একটা বছর চলে গেল আপনার আমার দুঃখ করা উচিত কিন্তু আমরা সেই রাত্রে আনন্দ করছি আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমরা পূর্ববর্তী উম্মদকে অনুসরণ করবে বিগদে বিগদে হাতে হাতে এমনকি তারা যদি এমনকি তারা যদি সাপের গর্তে গুই সাপের গর্তে প্রবেশ করে তোমরাও সেখানে প্রবেশ করবে সাহাবরা বলছেন তারা আবার কারা তারা কি ইহুদি খ্রিস্টান তখন মোহাম্মদ সাল্লাম বলছে আবার কে বোখারি মুসলিমের হাদিস আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বলছেন হাদিসটা খুব ইম্পর্টেন্ট হাদিস ভালো করে খেয়াল করবেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা অবশ্যই নিশ্চিত সাটেনলি তোমরা করবেই মানে মোহাম্মদ সাল্লাহ উম্মদ সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করছেন যে তোমরা করবা এই কাজটা কাজটা কি তোমাদের পূর্ববর্তী যারা জাতি ছিল তাদেরকে তোমরা বিদ্যায় বিদ্যায় এই যে হাতের যে বিদ্যা এই বিগত বিগতে অনুসরণ করবে হাতে হাতে এক হাতে এক হাতে অনুসরণ করবে তারা যদি গুই সাপের গর্তে ঢুকে তোমরাও ঢুকবা তখন সাহেবরা বুঝতে পেরে বলছে তারা কি ইহুদি খ্রিস্টান নাকি পূর্ববর্তী পূর্ববর্তী উম্মত মানে কি তারা কি ইহুদি খ্রিস্টান তখন বলছে মোহাম্মদ সাহসুল আবার কে আল্লাহ উত্তরটা দেখেন আবার কে জি তারাই তার মানে হাদিসের সারমর্ম কি যে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের প্রত্যেকটা কালচারকে মানবে ওরা যা করবে এরা তাই করবে ইহুদি খ্রিস্টানরা যা করবে মুসলমানরা তাই করবে বলছে ইঞ্চি ইঞ্চিতে বিগতে বিগতে হাতে হাতে করবে এমনকি যদি ওরা গুইসাপের গর্তে ঢুকে জানে যে কামড়ালে রিক্স আছে তারপরে ওখানে ঢুকবে কেননা অনুসরণ করবে আজকে দেখেন আমাদের দেশে যখন গান মানে বিয়ে হয় বিয়ের দু চার দিন আগে থেকে ডিজে বাজে এই ডিজে বাজার সিস্টেমটা ইহুদি খ্রিস্টানদের একটা রীতি ইহুদি খ্রিস্টানরা খুব আপনার ওই সুদ ঘুষের কালচারের মধ্যে ওরা বড় হয় আমাদের সমাজে দেখেন সুদ ঘুষের কালচার রয়েছে এটা ইহুদি খ্রিস্টানদের দেওয়া একটাই ইহুদি খ্রিস্টানদের মহিলারা জিন্সের প্যান্ট পরে টপ পরে মডার্ন পোশাক তারা মনে করে এটাকে আমাদের দেশস্থ মহিলা এখন গ্রামের মহিলারাও জিন্সের প্যান্ট পরছে টি শার্ট পরছে তারা দেখেন প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে হাতে হাতে তারা তাদেরকে অনুসরণ করছে কোন অনুষ্ঠান হলে গায়িকা দিয়ে নায়িকা দিয়ে তারা স্বাগতম জানায় ওয়েলকাম জানায় কোনো নেতা আসলে তাকে স্বাগতম জানায় এখন নেতাদের মিটিংগুলো মিসিংগুলো খেয়াল করবেন যে শুরুতে নায়িকা গায়িকা এবং গান দিয়ে তারা শুরু করে তারা কোথায় পালন করলো পঁচিশে ডিসেম্বর আরে জলঙ্গির বুকে ডোমকুলে বুকে একটা খ্রিস্টান নাই অথচ হাজার হাজার কেকের দোকান বসে ওই কেকে আবার আমরাই খাচ্ছি রসুল সাল্লাম বলছে তারা হাতে হাতে বিগতে বিগতে আমরা তাদের অনুসরণ করব। বর্তমানে একটা ট্রেন চলছে দেখবেন এই ট্রেনটা কি সেটা হচ্ছে ওই ওই দেশের মানুষ ইহুদি খ্রিস্টানরা এখন স্টাইল করে টাকলুর উপরে প্যান্ট করছে জিন্সের প্যান্ট আর দাড়ি রাখছে হালকা করে এটা হচ্ছে আমাদের যুবকের স্টাইল হয়ে গেছে এটা কিন্তু ইহুদি খ্রিস্টানের স্টাইল এটা মুসলমানের স্টাইল না মুসলমানের স্টাইল হচ্ছে দাড়ি ছেড়ে দিতে হবে প্যান্ট টাকলুর উপরে থাকতে হবে এটা হচ্ছে তাদের স্টাইল তো তাদের স্টাইলটা মোহাম্মদ সাল্লাম বললেন যে অবশ্যই <coughs> আমার উন্মতরা অনুসরণ করবে এবং তারা যদি গুই সাপের গর্তে ঢুকে এরাও গুই সাপের গর্তে ঢুকবে এটাই হচ্ছে আপনি একটা অনুষ্ঠান করতে যান ইসলামিক আপনাকে মানুষ টাকা দেবে না আপনি একটা অর্কেস্ট্রা করতে যান মানুষ যে পাঁচশো টাকা হয় নাকি আমার কাছে হাজার টাকা নাও শিক্ষিত মানুষও ও শিক্ষিত মানুষ ওর বাড়িতে দেখবেন ঢোকার পরে ইহুদি খ্রিস্টানদের মতো ওই যে আপনার দেওয়ালে লাগানো থাকে বিভিন্ন রকমের প্রতিকৃত বিভিন্ন রকমের মানে আপনার ওই জীবের যে হচ্ছে ফটো এগুলো লাগানো থাকে অথচ মোহাম্মদ সাল্লাম বলছে যার বাড়িতে এই ধরনের ফটো থাকবে যার বাড়িতে কুকুর থাকবে তার বাড়িতে ফেরেস্তা আসে না প্রত্যেকটা কালচার দেখবেন আমাদের ইহুদি খ্রিস্টানদের মতো আপনি কোথাও যাবেন আপনাকে হাই হ্যালো বলে সম্বোধন করা হয় হাই হ্যালো কাদের ভাষা মুসলমান হাই হ্যালো বলতে পারে নাকি যে পারে কখন বলবে প্রথম বলবে আসসালামু আলাইকুম দেন আপনি যা খুশি বলতে পারেন সমস্যা নেই ওই বিষয়টাকে আমাদের প্রাধান্য আমরা বেশি দিচ্ছি আমাদেরকে ইংরেজি শিখতে হবে এটা সত্য কথা ইংরেজি না শিখলে বিশ্ব দরবারে স্থান পাওয়া যাবে এটাও সত্য কথা কিন্তু আমাদের ইংরেজির প্রবণতা এত বেড়ে যাচ্ছে যে আমরা আমার ছেলেদেরকে আরবি শিখাচ্ছি না ভাবছা এটা আছে ব্যাকডেটেড আর যারা থার্টি ফার্স্ট নাইট পালন করো তারা ভাবছে আমরা আপডেট জি না আপডেটের সিস্টেমটা কি আপডেট হচ্ছে সবসময় আপনাকে তোবা করে রেডি থাকতে হবে সবসময় তোবা করে রেডি থাকতে হবে এখন যদি মৃত্যু হয় ঈশার নামাজটা যদি আমার শেষ নামাজ হয়ে যায় এই জুমার নামাজটা আজকে যদি শেষ নামাজ হয়ে যায় এই জন্য সবসময় রেডি থাকতে হবে মরার জন্য যাই ভুল আমরা করি ভ্রান্তি করি সঙ্গে সঙ্গে আল্লাহকে বলতে আস্তা ঘুরল তবে এলাই হে আমার প্রতিপালক আমরা এসব করবো না আমাদের যা ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও এরকম করতে হবে বারবার বারবার আপডেট থাকতে হবে এটাকে বলা আপডেট রাত্রিবেলায় রাস্তায় রাস্তায় দেখলাম কালকে বালতি নিয়ে ওয়েলকাম টু সব লিখে বেড়াচ্ছে দু হাজার একুশ ওই শীতের রাত্রিবেলায় কাজ নাই বাচ্চারা করে বেড়াচ্ছে সারা রাত ধরে ডিজে বাজছে কিন্তু বেশিরভাগই তো আমাদের এখানে মুসলমান এখন যদি কেউ প্রশ্ন করে যে না এটা তো মুসলমান নাও হতে পারে হিন্দুরাও তো করতে পারে আপনি ওই আওয়াজটা শুনেছেন যে যদি হিন্দুরা করে তাহলে কি হবে তারাও বিপদে আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি কোনো জাতি আমার কোনো জাতি উনি বলছেন কোনো হিন্দু অপর কোনো বিজাতি সংস্কৃতিকে মেনে নেয় তার চেয়ে তার আত্মহত্যা করা ভালো হিন্দু ধর্মে বলা হচ্ছে যদি কেউ বি জাতির অনুকরণ অনুসরণ করে তার চেয়ে সে সুইসাইড করে নিক এটাই ভালো এই জন্য উমার রাজিলাতনু বলেছিলেন যে যখন তারা তারা পুজো করবে ওই পুজোর প্যান্ডেলে তোমরা যেও না মুসলমানরা যেও না কেননা ওই সময় আল্লাহ গজব নাজিল করতে থাকে আল্লাহ পাথর ফেলতেই পারেন আকাশ থেকে তাহলে এই যে বি জাতীয় সংস্কৃতি এই বি জাতীয় সংস্কৃতি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে কেননা শুধুমাত্র গান বাজানো না বরং এটা হচ্ছে চরম একটা আপনার ইমান হরণের অন্যতম একটা জায়গা আল্লাহ সুমাত আমাদেরকে বোঝার তৌফিক আদা করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহাদা আসসালাত আসসালাম আল্লাহ নবী আবাদা আম্মাবাদ আলোচনা হচ্ছিল বি জাতীয় সংস্কৃতি রসুল সাল্লা সাল্লাম বললেন যে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে ব্যক্তি আমাকে তার সন্তান তার মা বাবা তার ব্যাংক ব্যালেন্স তার আত্মীয় পরিজন তার সম্পত্তি সব থেকে বেশি ভালো না বাঁচতে পারলো তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে সবারই আগে তারপরে মা বাবা ভাই বোন সন্তান সম্পত্তি যা রয়েছে তাই তাহলে শুরুতে দেখে ভালোবাসতে হবে তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা জরুরি সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনিত বিধান হচ্ছে দিন ইসলাম তার মধ্যে ঘাটতি নাই তিনি বলে দিয়েছেন এবার তারপরে যদি কোনো ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে তাহলে কি হবে রসুল সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি বি জাতি কোনো সংস্কৃতিকে অনুসরণ করে ফা হুয়া মিনহুম তারা তাদের দলের তারা তাদের দলের বলছে যারা কোনো জাতির কোনো কিছুকে ভালো লাগলো কারো কাছ থেকে একটু একটু নিল বিয়েতে সানাই বাজা হিন্দুদের কাছ থেকে নিয়েছে মানুষ বিয়েতে হচ্ছে আপনার ওই পানসিন্নি কম কী কি সব দেয় হিন্দুদের কাছ থেকে নিয়েছে বিয়েতে সুন্দর করে একটা স্টেজ করে মেয়েকে বসিয়ে রাখতে হবে ইহুদের কালচার খ্রিস্টানদের কালচার ওখান থেকে নিয়েছে সব ধর্ম থেকে একটু একটু করে নিয়ে এটা জগা খিচুড়ি ধর্ম বানিয়ে ফেলেছে রসুসাল্লাম এটার উপরে লানত করেছেন উনি বলছেন মান তাসাব্বা বি গাইরি কমিন কোনো ব্যক্তি যদি অন্য কোনো জাতির কোনো কিছুকে অনুসরণ করে ফাহুয়া মিনহুম ওরা ওদের দলের তার মানে এই হাদিসের আলোকে বলা যায় যারা থার্টি ফার্স্ট নাইট পালন করেছে গত রাত্রে তারা কেউ মুসলমান নয় তারা কেউ মুসলমান নয় রসুল সাল্লামের হাদিস থেকে প্রমাণিত দে আর অল খ্রিস্টান তারা সবাই খ্রিস্টান কেউ মুসলমান না কারণ তারা প্যাগানিজমের উপরে বিশ্বাস করে তারা এটাকে পুজো করে এই দিনটাকে তারা পুজো করে আলেমদের তিনটি মত যদিও রয়েছে তবে বেশিরভাগ আলেমরা বলেছে যে কোনো রকমের কোনো কেউ যদি ওই প্রথম আরবি মাসের ইবাদত শুরু করে বা প্রথম আরবি ই করে সেটা জায়েজ নয় একজনকে দেখা গেল লিখছে যে অভিশপ্ত বছর দু হাজার কুড়ি ফেসবুকে দেখলাম একজন লিখেছে অভিশপ্ত বছর দু হাজার কুড়ি অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে খবরদার তোমরা সময়কে গালি দিও না দিনকে গালি দিও না আচ্ছা সময়ের কোনো ক্ষমতা আছে নাকি করোনা ভাইরাস সময় পাঠিয়েছে নাকি সময় পাঠিয়েছে আল্লাহ সোমানা তালা আল্লাহ সোমানা তালা করোনা ভাইরাস পাঠিয়েছেন আল্লাহ হচ্ছে আরও বেশি ভাইরাস পাঠাবেন পাঠাবেন তো কিছু করার নেই আমাদের আমাদের যে কালচার গতরাত্রে যে পরিমাণ অপচয় হয়েছে যে পরিমাণ বিজাতীয় কালচার আমরা করেছি যারা করেছে তাহলে আর এর চেয়ে তো আরও বড় বড় ভাইরাস আসার কথা এটা জরুরি তো কারণ মোহাম্মদ সাল্লাম বলছে আমার উম্মত একদিন পুজো করবে তার আগে আগ পর্যন্ত কিয়ামত হবে না এরকম দেখেন পুজো শুরু হয়েছে তো এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে জানুয়ারির এই দু সালের জানুয়ারি মাসের প্রথম দিনের পুজো প্রথম দিনের প্রথম প্রহরের পুজো তাই তারা রাত্রি জেগেছিল যেই বারোটা দেখবেন হই উল্লাস শুরু করে দিয়েছে পিকনিকের খাবার শুরু করে দিয়েছে মানে ওরা ওটাকে পুজো দিয়ে শুরু করলো এবং ওরা এটাকেও বলতে চাইছে যে এই দিনটা যেন আমাদের ভালো যায় আর এই দিনটা যদি আমাদের ভালো যায় সারা বছর ভালো যাবে কত বড় পাগল বলেন দেখি গত বছর যারা বলেছিল হ্যাপি নিউ ইয়ার আল্লাহ দিয়েছে আমফান আল্লাহ দিয়েছে করোনা আল্লাহ দিয়েছে কৃষক হত্যা আল্লাহ দিয়েছে এমন একটা প্রধানমন্ত্রী যে সব বিক্রি করে দিয়েছে তাহলে এখানে বুঝতে হবে বিষয়টা যে হ্যাপি নিউ ইয়ার বলেছিল তারা ওই হ্যাপি নিউ ইয়ার বদলতে আল্লাহ করোনা দিয়ে দিয়েছে তাহলে এবার যদি আবার হ্যাপি নিউ ইয়ার বলা হয় আল্লাহ জানে এবার কোভিড টোয়েন্টি আসবে তারপরে হচ্ছে থার্টি আসবে এগুলো আসতেই থাকবে আপনার ওই রাত্রেবেলায় যদি সময় থাকতো আপনি আল্লাহ কাছে বলতে পারেন শুধু ওই রাত্রি না সব রাত্রি বলতে পারেন হে আল্লাহ এই যে জীবনের দিনগুলো পাড়িয়ে গেল কিছুই করতে পারলাম না তোমার জন্য আমার জন্য নিজের জন্য কিছুই সংরক্ষণ করতে পারলাম না আমার জন্য জরুরি ছিল ইবাদত করা আমার জন্য জরুরি ছিল অসহায়কে সাহায্য করা আমার জন্য জরুরি ছিল প্রতিদিন কিছু না কিছু দান করা আল্লাহ আমি কিছু করতে পারিনি সামনে যে দিনগুলো আসছে ওই দিনগুলো আমার জন্য সুদিন করো সামনে যেন আমি মানুষকে হেল্প করতে পারি সামনে আমি যেন ইবাদত বেশি বেশি করতে পারি এটা আমাদের বলা উচিত ছিল কিন্তু আমরা সময় নেয় তো এত ডিজে এত গান এত বাজনা তাহলে মানুষ কখন সময় পাবে অর্থাৎ এই ধরনের বিজাতীয় সংস্কৃতি যারা করবে ফাহমিন মিনহুম তারা হচ্ছে তাদের দলের সুতরাং এই ধরনের বিজাতীয় যত রকমের সংস্কৃতি রয়েছে ওইসব সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে কারণ আমাদেরকে চলতে হবে সাহাবিদের জীবন দেখে আমাদেরকে চলতে হবে সাহাবিদের জীবন দেখে সাহাবিরা মোহাম্মদ কি করে অনুসরণ করতো সেটা দেখতে হবে এখানে একটা হাদিস আপনাকে উল্লেখ করি সম্ভবত ইবনে মাসুদ রাজি আল্লাহতালু একবার উমরা করতে গেলেন মক্কায় উমরা করতে যেতে গিয়ে তিনি এক জায়গায় একটু বাথরুম সারলেন পেশাব করলেন ইস্তেঞ্জা যেটাকে আরবিতে বলা হয় ইস্তেঞ্জা সেরে এসে একটা জায়গায় বিশ্রাম নিলেন উমরা করে চলে আসলেন পরবর্তী বছর বা পরবর্তী সময় তিনি আবার উমরা করতে গেলেন তো তার একটা তো গ্রুপ থাকে কাফেলা থাকে তো তিনি ওই যে জায়গায় পেশাব করেছিলেন ওখানে পেশাব করলেন আর যেখানে বিশ্রাম করেছিলেন ওখানে বিশ্রাম করলেন সাথে দেখা সাহাবি বলছেন যে ঘটনা কি আপনাকে গতবারও দেখলাম যে ওইখানে আপনি বাথরুম করলেন এখানে বিশ্রাম করলেন এবারও তাই করলেন ব্যাপারটা কি তো ইবনে মাসুদ রাজিয়াল্লাহতালু বলছেন যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে একবার উমরাতে এসেছিলাম আমি দেখেছিলাম তিনি ওইখানে বাথরুম করেছিলেন আর এখানে বিশ্রাম করেছিলেন দেখেন এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা এইটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা ইবনে উমর রাজিয়াল্লাহতালু বলেন যে আমি একদিন যাচ্ছি রাস্তা দিয়ে তো একটা লোক উঠকে শুয়ে জবাই করছে তো তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন যে আল্লাহর কসম করে বলছে আবুল কাসেম আবুল কাসেম মানে মোহাম্মদ সাল্লাম আবুল কাসেম কে আমি দেখেছি উটকে দাঁড়িয়ে জবাই করতে দাঁড়িয়ে নহর করতে উটকে শুয়ে ফেলে জবাই করা যায় যায় না দাঁড়িয়ে নহর করতে এভাবে ছুরি মারতে হয় দাঁড়িয়ে নহর করতে দেখেন কিভাবে ভালোবাসাটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে আমরা একদিন সলাত আদায় করছিলাম প্রায় মানুষের পায়ে জুতো ছিল আমাদের স্যান্ডেল পরে সলাত আদায় করা যায়জ জুতো পরে সলাত আদায় করা যায়জ যদি না পাকি না থাকে এই শীতের সময় আপনি পড়তে পারেন বাড়িতে সলাত আদায় করতে পারেন জুতো পায়ে দিয়ে সালাত আদায় করাও সুন্নাত যেমন বৃষ্টির দিনে বাড়িতে সালাত আদায় করা সুন্নাত তেমন তাই এখন এই ফতোয়া বা এই কথা শুনে মানুষ জুতো পরে সালাত আদায় নির্দেশ দিল আপনার তো ঘরের মধ্যে ভালো স্যান্ডেল থাকেই আপনার যদি কোনো কিছু না থাকে এটা যদি ফ্লোরটা যদি ঠান্ডা হয় আপনি পরতেই পারেন কোনো আপত্তি নেই সৌদি আরবে এখনও মাঝে মাঝে পরে কেন সুন্নতকে জীবিত রাখার জন্য তো সবাই জুতো পরে সালাত আদায় করছেন প্রায় সামনের দিককার সাহাবিরা তো এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে জুতো খুলে রাখলেন সাইডে সালাম ফিরানোর পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন যে সবারই জুতো খোলা তো এটা দেখার পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে যে কীভাবে তোমরা জুতো খুলেছে কোনো তো যে আপনি খুলেছেন কেন তো যা আশ্চর্য আমাকে জিবরেল এসে বললো হে মোহাম্মদ সাল্লাম আপনার জুতোর তলে নোংরা আছে আপনি মনে খেয়াল করেননি তো না পাকি লেগে আছে নোংরা আছে একটু জুতোটা খুলেন খুলে রাখেন দিন নামাজ পড়েন তা আমাকে জিব্রাইল বললো তাও আমি খুললাম তো তোমরা কেন খুললাম তো আপনি খুললেন তাই খুললাম মোহাম্মদ সাল্লাম এই জায়গাকার যে বোতাম এটা মারতেন না এই জায়গাকার বোতামটা খুলে রাখতেন ইবনে উমার রাজিল্লাহ সবসময় বোতামটাকে খুলে রাখতেন কেন মোহাম্মদ সাল্লাম খুলে রাখতেন তাই মানে মোহাম্মদ সৌসমকে মানার প্রবণতাটা দেখেন একবার আবু বাক্কর সিদ্দিক রাজিল্লাহলানু যখন খলিফা হলেন মোহাম্মদ সাল্লাম মারা গেলেন একটা দলকে পাঠিয়েছিলেন যুদ্ধে একটা দলকে যুদ্ধে পাঠিয়েছিলেন তো ওই দল শুনলো মোহাম্মদ সাল্লাম আর নাই দুনিয়াতে তো তারা চলে আসলো এত বড় মানুষ মারা গিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তো তিনারা চলে আসলেন চলে আসার পরে কবরস্থ হয়ে গেল তারপরে যখন একটু ঠিকঠাক হলো তখন আমাকে সিদ্দিক তোমরা বলছে যে কে কে তারা তোমরা ওই যুদ্ধে যাচ্ছিলে ওই গ্রুপটা যুদ্ধে চলে যাও উমার রাজিয়াতুল্লাহ খেপে গেলেন বলছে বলেন কি আপনি আমাদের লিডার মারা গিয়েছে আমাদের নেতা মারা গিয়েছে এখন যদি মানুষ চারিদিকে একটু মানে যদি বুঝতে পারে যে আমাদের সৈনিক কমে গেছে আমাদের লোকজন কমে গেছে যে কোনো মুহূর্তে বহির্বিশ্বের মানুষ আক্রমণ করতে পারে আমাদেরকে ধ্বংস করে দেবে এই সময় আমাদের স্ট্রং থাকার দরকার আছে এখন কাউকে বাইরে পাঠান না তো আবু বাক্কর সিদ্দিক রাজন বলছেন যে যাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাঠায় তাকে আমি আবু বাক্কর তুমি উমার রুখারকে আমাদেরকে হেফাজত করবে আল্লাহ সুবাহ দেখেন এ দেখেন মেনে নেওয়াটা দেখেন আবু বাক্কর সিদ্দিক রাজিল্লাহ এবং আপনার রসুসাল্লাম যখন রাত্রিবেলায় পালিয়ে গেলেন মক্কা থেকে মদিনা মক্কা থেকে যখন মদিনা পালিয়ে যাচ্ছেন ঘটনা দুটো আছে এখানে যখন পালিয়ে যাচ্ছেন তখন আলী রাজিলাতলানুকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে যে কোনো মুহূর্তে কাফেরা ঢুকে কুপিয়ে কেটে ফেলতে পারে তারোয়াল দিয়ে অতএব আমার জায়গায় তোমাকে ঘুমাতে হবে এবার বলেন পৃথিবীর কোন শিক্ষিত কোন বুদ্ধিমান কোন বোকা মানুষ আছে যাকে বলা হচ্ছে যে এই আপনি শুয়ে থাকবেন যে কোনো মুহূর্তে এসে আপনাকে কুপে কেটে ফেলবে ওর ঘুম হবে সারাত্রি আলী রাজা তখন বলছে ঠিক আছে আমি ঘুমাবো আপনার বিছানায় আপনি পালিয়ে যান এবার কেন মোহাম্মদ সাল্লাম এটা করেছেন জানলা দিয়ে যদি বাইরে থেকে দেখে যে কেউ একজন শুয়ে আছে ভাববে যে মোহাম্মদ সাল্লাহ পালায়নি শুয়ে আছে এটুকুর জন্য কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে এটা আলী রাজিলা তোমরা জানো তো আলী রাজিলা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে আল্লাহর কসম করে বলছি এই এই দিনের মতন ঘুম আমার কোনদিন হয়নি ভালোবাসাটা দেখেন এই দিনের মতো ঘুম কোনোদিন হয়নি আবু বাক্কা সিদ্দিক রাজিলাম এবং মোহাম্মদ সাল্লাহাম ওই যে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর একটা গুহার মধ্যে ঢুকেছে তো গুহার মধ্যে অনেক গর্ত তো তিনি কিছু একটা ছিঁড়ে পাগড়ি টাগড়ি বা কিছু একটা ছিঁড়ে গর্তগুলোকে বুঝাচ্ছেন এভাবে বুঝাচ্ছেন যে কী না কি হয় রাত্রিবেলায় তখন ওই ওদবা সাহেবা ওদের গ্রুপটা আবু জাহেলের গ্রুপটা খুঁজতে খুঁজতে খুঁজতে একেবারে পাহাড়ের উপরে চলে গেছে ওরা যদি খালি পায়ের দিকে দেখে তো দেখতে পাবে যে গুহাই মোহাম্মদ সাল্লাহাম এবং আবু আক্কার তখন আবু আক্কা সিদ্দিক রাজ বলছে যে আমার জন্য তো কষ্ট হচ্ছে না আমার জন্য সমস্যা নাই আমি ভাবছি যে যদি বাইসাল দেখে ফেলে আপনাকে যদি মেরে ফেলে তাহলে দিন ইসলামের অবস্থা খারাপ হয়ে যাবে তখন কি করব। তখন মোহাম্মদ সাল্লাম বলেছে যে আবু বাক্কার এখানে আমি তুমি আর আল্লাহ আছি তার মানে বুঝেন না যে সব জায়গায় আল্লাহ আছে আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে যে আমি তুমি আর আল্লাহ সুবাহতলা আছি এখানে খালি আমরা দুজন নাই আবুবকর সিদ্দিক রাজদৌর বলছে যে আমি নিশ্চিত হয়ে গেলাম এর চেয়ে নিশ্চিত পৃথিবী আর কোনদিন হয়নি আমি দেখেন মেনে নেওয়াটা কাকে বলে এইটা হচ্ছে মেনে নেওয়া খাইবারের যুদ্ধ হয়েছে যুদ্ধর পরে একটা পিকনিক চলছে পিকনিক গৃহপালিত গাধার গোস্ত রান্না হয়ে গেছে একদম রেডি সাহাবিরা তো গোস্ত খেতেই পেতেন না গরিব মানুষ ছিলেন আর যা ছিল সব দান করে দিতেন আয়সা রাজলাতনা এই জন্য বলছেন যে আমার পালকি আমাকে নিয়ে চলে গেছে ওরা বুঝতে পারেনি যে আমি পালকির মধ্যে নাই আমরা তখন তো খাবার দাবার এত কম পেতাম যে পাতলা হয়ে থাকতাম আমরা আর আমরা তো বাঁচার জন্য খাই মানে খাওয়ার জন্য বাঁচি আর কি উচিত হচ্ছে বাঁচার জন্য খাওয়া তো ওই জামানার সময় সাহাবিরা খেতে পেতেন না তো একটু আজকে গাধার গোস্ত রান্না হচ্ছে একদম তসলা তসলা গাঁথার গোস্ত সেন্ট বেরোচ্ছে কিছুক্ষণ পরে নামা হবে খাওয়া হবে তখন একজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহামের তাঁবু থেকে বেরিয়ে বলছে এই শোনো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম পৃথিবীর শিক্ষিত মানুষ যদি হতো তো বলতে চলো এক কাজ করি পরামর্শ করি মোহাম্মদ সাল্লাহামের সাথে যে আজকের মতো খাওয়া হোক পরে যা হয় হবে কিন্তু রান্না তো হয়ে গেছে রেডি সাহাবিরা সঙ্গে সঙ্গে পাতিল সহ ফেলে দিলেন আমাদের দরকার নেই এখান থেকে মেনে নেওয়া কাকে বলে আবু তালহা রাজিল্লাহর বাড়িতে মদের আসর জমেছে মদের আসর সাহাবিদেরকে মদ ঢেলে ঢেলে দিচ্ছেন আনাস রাজিল্লাহু ঢেলে ঢেলে দিচ্ছেন সব বিদেশি বিদেশি মদ একবার কলসি কলসি মদ রেডি তখনও মদের আয়াত নাজিল হয়নি ওই মুহূর্তে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ওই আসলো যে মদকে হারাম ঘোষণা করা হলো একবারে পুরোপুরি হারাম তখন একজন সাহাবিব মদিনার অলিতে গলিতে বলে বেড়াচ্ছে আবুল কাসেম বললো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললো মদ হারাম তো আমাকে আনাস রাজরাতন বলছে যে আমাকে আবু তালহা বললো যে ভাঙো এবার শুরু করো তো সাহাবিদের হাতে গ্লাস ছিল কারোর মুখে ছিল সব ফেলে দিল এবং বলছে আমি এত মদের জার ওই বোতলগুলা ওই কলসিগুলা ওকে ভাঙতে লাগলাম তো মদিনার গলিতে যেন স্রোত বয়ে চলছিল মদের ওরা তো শৌখিন মানুষ ওরা সৌদি আরবের লোক বাড়িতে বাঘ পুষে ওদের হিসাবই আলাদা এর আগের যে সৌদির বাদশাহ ছিল তার মেয়েকে বিয়েতে দিয়েছে সোনার বাথরুম সোনার পায়খানা ওরা তো অন্য অন্য ক্যাটাগরির মানুষ ওরা তো চিরকাল শৌখিন এত মদ দেখেছিল বলছে আমি এত মদ ভেঙে ফেললাম যে মদগুলা চলে গেল আনাস সাজন্য বসে যে কোনো সাহাবিকে দেখলাম না যে ওই কথা শোনার পরে একটা ঢোক গিলেছে ভিতরে এটা নাম হচ্ছে মেনে নেওয়া মোহাম্মদ সাল্লাম প্রায় সতেরো মাস ধরে সালাত আদায় করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে জেরুজালেমের দিকে মুখ করে আর মক্কা থেকে চলে গেছেন মনটা খুব খারাপ শুধু মাঝে মাঝে আকাশের দিকে তাকায় আর আল্লাহকে বলার চেষ্টা করে মানে মনের মধ্যে বলে যে আল্লাহ আমি মক্কা থেকে তো আমাকে তাড়িয়েছো তাড়িয়েছো আমার মুখটা যদি মক্কার দিকে হতো ওই কাবার দিকে ঘুরে যদি আমি নামাজটা পড়তে পারতাম তো আমার শান্তি হতো প্রায় সতেরো মাস বা সাড়ে সতেরো সময় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই আল্লাহ কাছে দোয়া করতেন যে একদিন আসরের নামাজ পড়া অবস্থায় আল্লাহ সামাতারা বললেন যে ঘুরো তোমাদের কাবা হয়ে গেছে মদিনা মক্কা তখন সবাই মক্কা দিয়ে ঘুরে সালাত আদায় করলো তো এক সাহাবি ওখান থেকে বেরিয়ে গিয়ে যেতে যেতে দেখছে যে একটা মসজিদ সালাত আদায় হচ্ছে তো সেই মসজিদের বাইরে দাঁড়িয়ে বলছে যে আমি মোহাম্মদ সাল্লামের সাথে এখনই সালাত আদায় করে আসলাম তিনি বায়তুল মুকাদ্দিসের দিকে নয় বরং মক্কার কাবার দিকে মুখ করে সালাত আদায় করলেন তো ওই সাহাবি বলছে আমরা দেখলাম ওরা রুকুতে ছিল রুকু থাকা অবস্থায় ঘুরে পড়লো দেখেন মেনে নাও এটাকে বলা মেনে নাও এই জন্য বি জাতীয় কোনো সংস্কৃতিকে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ইমানের কোনো জায়গায় ইনফেকশন হয়েছে বি জাতীয় কোনো ইসলাম ধর্ম বাদ দিয়ে যদি কারোর কোনো কিছু আপনার ভালো লাগে আল্লাহর কসম করে বলছে আপনার ভিতরে পোকা হয়েছে পোকাটাকে বের করতে হবে কারণ মোহাম্মদ সাল্লামের চেয়ে মডার্ন পৃথিবীতে আর কেউ নাই আজকে টাকলোর উপরে প্যান্ট পরার জন্য ডাক্তাররা বলছে যেখানে একটা হরমোন থাকে এটা যদি রোদ লাগে নিঃসরণ হয় তো একটা মানুষের পুরুষের যৌবন অনেক দিন টিকতে পারে দাড়ি যদি মুখে থাকে একশো রকমের ভাইরাস আপনার ওই একশো রকমের রোগ প্রতিরোধ হয় গলার ক্যান্সার থেকে মানুষ বাঁচে দাঁড়িয়ে থাকলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দো বছর চোদ্দোশো বছর আগে বলে গিয়েছেন যে কথা এখন ডাক্তাররা বলছে এখন ডাক্তাররা বলছে তাহলে সেই বড় বিজ্ঞানীর কথা মানবেন না আর আপনি কোন ধর্ম যে ধর্ম ও মানে পুজো আমাদের সংস্কৃতি থেকে নিয়েছে সেই ধর্মকে আপনি কি করে মানতে পারেন এজন্য আপনার ধর্মের প্রতি আপনাকে একবার পূর্ণাঙ্গ খুশি রাখতে হবে পূর্ণাঙ্গ খুশি হতে হবে যে চুরি করলে হাত কেটে দিতে হবে এর আবার কেমন কথা জি যদি চুরি করলে হাত একটা কাটা হয় জীবনে আর কেউ চুরি করবে না ধর্ষণ করলে যদি গলাটাকে উড়িয়ে দেওয়া হয় মানুষ আর ধর্ষণ করবে না কিন্তু মানুষ বলবে যেটা বড় বড় আইন একটা মানুষ নিয়ে ধর্ষণ করেছে তাকে উড়িয়ে দেবো মানে জি উড়িয়ে দিলে এলাকায় আর ধর্ষণ হবে না পৃথিবীতে এই জন্য বিজাতি সংস্কৃতিতে কোনো ভালোবাসা নয় যারা থার্টি ফার্স্ট লাইন পালন করেছেন এখানে যারা বসে আছেন বাইরে যারা দেখছেন বিভিন্ন জায়গায় সবাইকে আমাদের অনুরোধ যে আপনারা আবার কালেমা তাওহিদ আশাহাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে আবার আপনাকে মুসলমান হতে হবে এবং তোমা করতে হবে আমার প্রতিপালক যতদিন বাঁচবো ততদিন আমি এই ধরনের কিছু দিবস পালন করব না সামনের দিকে ইনশাল্লাহ ইমানটা আমাদেরকে বাড়ানোর চেষ্টা করব এবং সলাদ ঠিকঠাক করে আদায় করার চেষ্টা করব এরকমভাবে আপনাকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে আপনার আমার ছেলেকে বোঝাতে হবে আপনার আমার মেয়েদেরকে বোঝাতে হবে যে এই ধরনের নোংরামি বিহাপনা বিজাত সংস্কৃতি আমাদের ধর্মে কখনো আসতে পারে না শুধু পালন পালন নয় বরং অন্য ধর্মকে গ্রহণ করার একটা প্রবণতা এটাকে আল্লাহ সুমাতলা এই হাত থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুমাতলা যেন সেফাদান করে আল্লাহ মামিন কবরের তোলা যারা সাহিত্য জানি না কি হালে কবরে রয়েছে আল্লাহ সুমাতলা যেন তাদেরকে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ আমিন হে আমার প্রতিপালক এখনও বহু মানুষের হালাল রুজি নেই হালাল রুজির সাথে সম্পৃক্ততা দান করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়ক আল্লামা দেল হোসেন সাইদি আমার যেন স্বমহিমায় দাওয়াতের কাজ করতে পারে বিশ্বজুড়ে সেই তৌফিক তুমি আদা করো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক যারা সলাত আদায় এখনও করে না তাদেরকে তুমি বোধোদয় দিয়ে যাতে করে তারা দৈনিক পাঁচক সালাত আদায় করতে পারে তোমার দরবারে এসে তোমার দরবারে এসে তোমার সেজদায় রত হতে পারে তোমার সাথে কথা বলতে পারে সেই সুব্যবস্থা তুমি করে দেও আল্লাহ আমিন হে আমার এই করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্ব আজকে জেরবার এটা যদি তোমার পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো তৌফিক আদা করো আল্লাহ আমিন এটা যদি তোমার গজব হয় গজব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই